Hi guys good morning second welcome back to my channel news wall আশা করি সবাই তোমরা সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো প্রায় তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি রেডি জাস্ট আমি লিপস্টিকটা লাগাবো ফুল গরমের মধ্যে চুলবুল বেঁধে নিয়েছি আমি বিকজ গুয়াহাটিতে প্রচণ্ড গরম আজকে তো আমি এখন একটা জায়গায় যাব কোথায় যাব কি করব তো এই কারণে আজকে ভিডিওটা শ্যুট করা তো তোমাদেরকেও আমি শেয়ার করতে চাই আজকে আমি কোথায় যাচ্ছি আর কি করছি তো এখন প্রায় অনেকটাই লেট হয়ে গেছে আমি রেডি হয়ে একেবারে বের হয়ে তারপরে তোমাদেরকেও নিয়ে যাই আমি কোথায় যাই আর কোন লোকেশনে যাই তো এটার সাথে এটা দেখার জন্য ব্লগটাকে ফুল এন্ড অবধি তোমাদের দেখতে লাগবে তো সাথে থাকো আর সঙ্গে থাকো তো চলো যাওয়া যাক যাক আর যাওয়া যাক আমি আজকে এসছি এই যে আমার পাপা মা ভাই আর এই যে আমি আজকে আসলাম নবগ্রহ শিল্পগুড়িতে যে মন্দিরটা আছে খুব সুন্দর মন্দিরটার ভিউটাও খুবই সুন্দর তো তোমাদেরকে দেখাচ্ছি তো সাথে থাকো আর সঙ্গে থাকো এই যে মঙ্কি আমার মা এখন रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ देखा आपने लापरवाही का नतीजा है A few moments later. এখন আমি উঠছি উঠে উঠে ওই লাস্ট অবধি যেতে লাগবে এদিকে তারপরে খুব সুন্দর ভিউটা তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো দেখে ফুল আজকে ভিউটা আমি দেখাচ্ছি খুবই ভালো লাগছে রোদ্রও আছে বাট তাও এনজয় করছি আর তো এখন এদিকে আমরা জুতোগুলো খুলে নিই জুতোগুলো খুলে তারপরে এন্ট্রি করি তারপরে তোমাদেরকে ভিউগুলো দেখাচ্ছি ঠিক আছে চলো তোমরা দেখতেই পারছো আমি কোথায় এসছি তো তোমাদেরকে ফুল এই মন্দিরের ভিউটা আমি দেখাবো তো ওটার জন্য তোমাদেরকে এখন আমার সাথে থাকতে লাগবে আর ফুল ব্লগটা দেখতে লাগবে তো ওইটার জন্য তোমরা দেখতে থাকো এইখানের ভিউটা খুবই সুন্দর যারা শিল্পগুড়ি নবগ্রহ মন্দিরে আসনি ওদেরকে বলছি তোমরা গুয়াহাটি লোকেশনে এসে গুয়াহাটির শিল্পগুড়ি নবগ্রহ যেটা মন্দির ওটা তোমরা রিয়েলি ভিজিট করবে খুব শান্ত খুব পিসফুল মানে খুব একটা হাল্লাচিল্লা থাকে না তোমরা নিশ্চিন্ত মনে এসে তোমরা এখানে পুজো দিয়ে মানে পুজো দিতে পারবে ঠিক আছে তো তোমাকে ফুল মন্দিরটা ভিতরে আই মিন ভিডিও নেওয়া অ্যালাউড আছে কি না আমি জানি না বাট আমি ট্রাই করবো যতদূর পারবো তোমাদেরকে ফুল ব্লগটা ভালোভাবে দেখানোর জন্য তো সাথে থাকো আর সঙ্গে থাকো ফুল গুয়াটির ভিউটা দেখা যাচ্ছে খুবই রৌদ্র তাও তোমাদের জন্য শ্যুট করতে পারছি দেখো গরমের মধ্যে আমার পা অবধি চলে যাচ্ছে তো এখন আমি যাই ভিতরে ভিতরে গিয়ে এখানে এই যে মন্দির খুব সুন্দর মন্দির এটা শিল্পগুড়ি যারা আসো গুয়াহাটি লোকেশনে এই মন্দিরটা প্লিজ ভিজিট করবে খুবই সুন্দর এটা হলো অ্যাকচুয়ালি ব্যাকডোরে আমি ব্যাকডোর থেকে এই ভিউটা অ্যাকচুয়ালি দেখা যায় তোমাদেরকে দেখানোর জন্য আমি এই সাইডে আসলাম তো এখন আমি যাই আর দেখতে থাকবো ফুল ব্লগটা করছে এখানে পুজো এটা হলো এন্ট্রেন্সটা ঠিক আছে এন্ট্রেন্স করে এদিকে হলো গণেশ ঠাকুর আর অন্য অন্য ঠাকুরের এই যে তোমাদেরকে গেটের দিকে নিয়ে এটা হলো এন্ট্রেন্স এন্ট্রেন্সের এই যে ঘন্টা বাজিয়ে এখানে একটা ঢোল আছে যখন ওদের ওকেশনে এই ঢোলটা বাজানো পড়ে এই ঘন্টা এইদিকে প্রদীপ এদিকে গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের সাথে আরও অনেক কিছুই আছে এদিকে ফুল অন্ধকার যেহেতু গ্রহর পুজো হয় আর এইদিকে হলো নটা গ্রহ ফুললি নটা গ্রহর পুজো এই সাইডে হয় তোমরা দেখতেই পাচ্ছ এখানে আর আমাকে বেশি ভিডিও করতে দেবে না আমি জাস্ট একটু শ্যুটটা করে নিলাম এখানে নটা গ্রহর পুজো হয় তোমরা জানো গ্রহ পুজো কী তো এখন আমাদের পুজো করা প্রায় শেষ তখন আমরা যাচ্ছি মা ভাই পাপা তো এইদিকে তো আমি ভিডিওটা ঘরে গিয়ে এন্ড করছি তো তোমরা এখন সাথে থাকো আর সঙ্গে থাকো এদিক আসছেই ওরা আমি ঘরে গিয়ে ভিডিওটা এন্ড করছি হাই গাইস তোমরা দেখতেই পারছো আমি ঘরে এসে গেছি আর ঘরে এসে অয়েলিং করে নিয়েছি বিকজ প্রচণ্ড গরম ছিল আজকে আর মাথাটাও প্রায় একটু ঘুরছিল আর যেহেতু এত গরমের মধ্যে আর অনেকটাই দূর তো শিল্পগুলো আমাদের ঘরের লোকেশনের থেকে নিয়ে তো অনেকটা টায়ার্ড হয়ে গেছি তো যেহেতু ভিডিওটাকে অ্যান্ড করতে লাগবে তো ভাবলাম কেননা আমি অ্যান্ড করে ফেলি তো আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে খুব খুব খুব ভালো লেগেছে আর এই ভিডিও রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো আর এই ভিডিওটার মধ্যে তোমরা অনেক অনেক অনেক ভালোবাসা দিও ওইটার জন্য ভালোবাসার জন্য তোমাদের কি করতে লাগবে like share comment subscribe to my channel গলাটাও প্রায় <laughs> ভেঙে গেছে তো কিছু না তো তোমরা আই থিঙ্ক ভালো লেগেছে নিশ্চয়ই ভালো লেগেছে বিকজ ভিউ মন্দির এভরিথিং তোমাদেরকে আমি শ্যুট করে আজকে দেখিয়েছি তো ততক্ষণে আমাদের আই মিন আমার নেক্সট ব্লগ আসা অবধি তোমরা সুস্থ থাকো ভালো থাকো হ্যাপি থাকো তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সো বাই বাই